যখন রবনা আমি আমি কায়ায় তখন শরিতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যেথা এই চৈত্রের শালবন হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে পুচ্ছ নাচায় যত পাখি গায় ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে মনে নাহি করে বসি নিরালায় কত যাওয়া কত আশা ওই ছায়াতলে আনমনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপিহারা যেই কাল আমার এসে ডেকেছিল কফু ক্ষণে ক্ষণে রক্তে বাজায় ছিল তারি তাল সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা খনিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলায়েছে দাম তার ধরি নাই সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথ বে করতার সন্ধান হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছি নু আহ্বান পাতি যেখানে কালের সীমারেখা নেই খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়ে ছিনু দায়হীন সেখানেই দিই নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই সংসার তাহাদের ভোলে অনায়াসে সভাঘরে তাহাদের স্থান নাই বাসা যার ছিল ঢাকা জনতার পারে ভাষাহারাদের সাথে মিল যার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে চায় নাই ঋণভার সে আমারে কে চিনে ছুমত্ত কায়ায় কখনো শরীতে যদি হয় মন ডেকোনা ডেকোনা সভা এসো এ ছায়ায় যেথা এই চৈত্রের শালবন স্মরণ কবিতাটার নাম